আপনারা দেখছেন এ স্টার নিউজ প্রাথমিকভাবে পাঁচশো পঞ্চাশটি রবোটিক্স ইউনিট তৈরির প্রতিক্রিয়া শুরু হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রবটগুলোর কর্মক্ষমতার স্থায়িত্ব বা চাকরির মেয়াদ হবে অন্তত পঁচিশ বছর ভারতীয় সেনা সদর দপ্তর সূত্রের বরাতে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে শীঘ্রই কাশ্মীর উপত্যকায় রবট সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ভারত ভারতীয় সেনাবাহিনীর দাবি সীমান্তে নজরদারি চালানোর পাশাপাশি জঙ্গি বিরোধী অভিযানে নামবে এই রবট বাহিনী গ্রেনেড হামলা সফলভাবে প্রতিরোধ করা ছাড়াও ভাস করে সহজেই বহন করা যাবে এসব যন্ত্রমানব বলা হচ্ছে গ্রেনেডের হামলা হলেও এসব রবটের কোনো ক্ষতি হবে না দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রবটগুলোর আয়ুকাল অর্থাৎ চাকরির মেয়াদ হবে অন্তত পঁচিশ বছর শীঘ্রই ভারতের সেনাবাহিনীর হাতে এগুলো পৌঁছাবে জঙ্গিদের যে কোনো প্রতিরোধ ভাঙ্গা এবং তল্লাশি অভিযানেও দক্ষ এই যন্ত্রমানব সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে সক্ষম হবে এসব রবট অসাধারণ ক্ষিপ্ততায় গাছে ওঠা ছাড়াও জঙ্গি ঘাঁটিতে ঢুকে যাবে অনায়াসে গ্রেনেড মেরে আটকানো যাবে না এছাড়া আগুনে ঝাঁপ দিলেও কোনো ক্ষতি হবে না এসব রবট সেনার এরা বিশ সেন্টিমিটার গভীর পানি কাবে অনায়াসে তিনি আরও জানান বিএসএফ জওয়ানরা এসব রবট সেনার মাধ্যমে সহজে নজরদারি করতে পারবে সীমান্তে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ক্যামেরা ও ট্রান্সমিশন সিস্টেম সম্বলিত এসব রবট দিনে রাতে যে কোনো এলাকায় ঢুকে ছবি ও তথ্য সংগ্রহ করতে পারবে বিস্ফোরক লুকানো আছে কিনা এর খোঁজ ছাড়াও সৈন্যদের প্রয়োজনীয় অস্ত্র পৌঁছে দেওয়ার কাজেও রবটগুলো ব্যবহার করা যাবে উনিশশো সালের এক অক্টোবর এমনই রবট সেনার প্রয়োজনীয়তার কথা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছিলেন বিএসএফের তৎকালীন মহাপরিচালক সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ